চলে দুপুর হয়ে গেছে এ বাবা পালাচ্ছে কেন এই ধর শালাকে ধর ধর শালাকে ধর শালাকে ধর শালাকে ধর শালাকে ধর ধর ধর ভূতকে ধর ভূতকে ধর ভূতকে